হ্যালো আসসালামু আলাইকুম guys welcome to my channel তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি ভিডিও যেখানে প্রথমে প্রথমত আমি আমার বডি থেকে দুজনের সাথে সিলেবাসেস ডুয়ো করলাম সেখানে আমি হেরে যাই তারপর গিয়ে সে আমাকে অনেক কিছুই বলে তারপরে আমি আমার ছোটো ভাই তাকে নিয়ে দুই বছর গ্রো করলাম সেখানে তাদেরকে ইচ্ছে মতো কেলিয়ে নেক্সটে বইয়ে আনি সো আর কোনো দেরি না করে ঠিকঠাক কিন্তু শুরু করে আজকের ভিডিও না অতটা অবজার্ভে দিছে ওই ওপি লিজেন্ড জি গানা হিগারে মারি মারি খালি লালিমেট দিবে বটারে দিয়ে খেলছে হেকতে বটারে দিয়ে খেলছে তার লগে हेड हेड हेड हेड अरे रिमान ए गारे ए गेम के लिए जरा Atau udah raga, atau আরে হেডশট খাইস দিছিলাম রে ভাই এখানে হেডশট দিছি এমটান দিয়ে মারা দিছে মারা এ আবির আবির কজন এতারে মারো আগে এতারে মারা এতারে মারা গিয়ে বড় এগারে মারে এতারে ধরো नेट खराब का आ रहा ना तो इसे इसे इसे ओपी एम टेन एतन पास है M ten M ten blue M ten double damage हो আরে আই আই এমপি বটের হেডশট দিছি ইয়ে হলো না গ্লিজের কারণে দেদে আমি মরে গেছি हाँ बात ही है खेला के कारण मार दिया जाए भैया समस्या नहीं নাই কিছুতেই উঠে না বুঝলাম না হেঁকতে হেঁকতে হেমে চানলা কেলে একটু ফাফর লইছে এটা জানে না ফাফরে কাপড় নষ্ট তোর কাপড় নষ্ট করবে যায় হুম বিশেষ করে লালি গেলে লাল লাল ডেসে তারে तो मैं तो डरा भाई bang gulu lubang gulu bang gulu bang Gulubang. Gulubang. আহ আহ আমি আছি সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই আহ আহ ও শেট তাকে একজনটা মারা একজনটা মারা একজনটা মারা তো গ্লু ইয়া গ্লু ভাঙো গুলো ভাঙো अंडे ऑन करा अलग है ग्लूर फाके আর শর্ট গান ল শর্ট बेस्टेस किती लाइक बने बेस्टेस किती लाख बनेको यो फिंग वाला खाए जाए ke floor player ko. Pala siya ni. दादा पाए मुझे तेरी अबे बात हम्म ओए गेमर ग्लीज गेमर ग्लीज আরে আরে বুঝুন প্রায় এতে বাড়ে গেছে Ethereum का आना मेरे को मार Thế thế thế thế thế Con này thế বুঝতেছি না কিছু এত না একটু সরার কোক আমি দিছি তুলে সাজেন দিল সাজেন দিল Kuat aku.